ও দিশা ও দিশা ও দিশা এ মা দেখছো মা দেখছো তুমি মা তুমি তুমি মা তুমি মা কি মা কি মা কি মা কি মা cuma cuma दिशा ओ दिशा अमरे हम हाँ, हाँ, हाँ, हाँ देखो हम देखा देखो अमरे ओ सना पाके अमरे ओ दिशा कैमरा दिखा देखो माँ hasta. এমা পড়ে দেবা ব্যাপা পাগলা আছে ওটি এমা আসো আসো আসো আসো আসো পাগলা আছে পাগলা আছে আসো আসো আসো আসো মা দিশা ও দিশা দিশা ও দিশা ও দিশা দিশা আম্মু আম্মু রে এ বলেন না ভাই বলেন না মা কে হ্যাঁ এটাকে হাত দেওয়া লাগে তোমার দুই এবার হাত দিতে